আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু বন্ধুরা একটা আপনাকে গ্রুপ দেখায় হিন্দুত্ব শেখে মানবতা অ্যান্টি ভেনাম জবাব পাঁচ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি হিন্দুত্ব শেখে মানবতা অ্যাডমিন ধারাবাহিক পর্যায়ে ইসলামের বিরুদ্ধে তিনি সমালোচনা করে চলেছেন প্রথমত তিনি শুরু করেছেন আমরা জব দিতে চলেছি একের পর এক আমরা জব অলরেডি চারটি দিয়ে দিয়েছি এখন পাঁচ নম্বর জবাব আসেন আপনাকে প্রথমত একটা জিনিস দেখাই যে হিন্দুত্ব শেখে মানবতার অ্যাডমিন তিনি এখানে একটা দেখেন হিন্দুত্ব শেখে মানবতা অ্যাডমিন কুড়ি ঘন্টা আগে একটা ভিডিও তিনি আপলোড করেছেন এখানে যে বিষয়টা দিয়েছে যে একটি সম্প্রদায় গোটা বিশ্বে করোনা ভাইরাস ছাড়িয়ে মানে ছড়িয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মানে তিনি বোঝাতে চাইছেন যে মুসলিমরা গোটা বিশ্বে করোনা ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে মানে মুসলিমরা করোনা ভাইরাসকে ছড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী এটা নিয়ে হেডলাইন দিয়ে তিনি ভিডিও বানিয়েছে মানে ভিডিওটা শুনবো কিছুক্ষণ পরে আর একটা ছবি আপলোড করেছে দেখেন যেটা সাপ মাথায় টুপি আছে মানে এটাকে মুসলিম বোঝানো হচ্ছে মূলত আপনারা বুঝতে পারছেন সহজে বুঝতে পারবেন এখানে লিখছে এইভাবে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে ওরা মানে মুসলিমদেরকে কারণ এখানে ছবিতে দেখেন মুসলিমদের টুপি মাথায় দিয়ে এইভাবে সবটাকে তারা কার্টুন তৈরি করেছে এবং মুসলিমদেরকে দোষারোপ করছে যে মুসলিমরাই নাকি করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এটা যে কতটা অজ্ঞতা এবং কতটা যে জ্ঞানপাপী মানুষ এবং কতটা হিংসা কতটা বিদ্বেষ কতটা ইসলাম বিদ্বেষী হলে এমন ধরনের কথা লিখে ফেসবুকে আপলোড করে অথবা নিজেদের মধ্যে যে রাগ ঝাল মেটানোর উদ্দেশ্যে যে ভিডিওগুলো করেছে ছবি আপলোড করছে এটা সহজেই আপনারা বুঝতে পারবেন আসেন আমরা তার একটা ভিডিও আপাতত আমরা শুনে নি তার একটা ভিডিওতে তিনি কি বলছেন আচ্ছা তার দাবি আমরা খণ্ডন করব এখানে আমরা এখানে এক সেকেন্ড আমরা প্রথম থেকে ভিডিওটা চালাই আপনারা ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা চালাই নিয়েছে বোম বন্দুক ছাড়াই মানুষ মারার একটা অভিনব সুযোগ তাদের হাতে এসছে এবং তারা সেই সুযোগের সদ্ব্যবহার করছে আপনারা আপনাদের চারপাশের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকেও মুর্শিদাবাদের একটি মসজিদে শুক্রবার দিন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়েছিল নামাজ পড়ার জন্য পুলিশ প্রশাসন তাদেরকে বারবার অনুনয় বিনয় করে অনুরোধ করা সত্ত্বেও তারা মসজিদ চত্বর খালি করেনি আপনারা নিশ্চয়ই সেই ফুটেজ দেখেন কথাটা কি লিখেছে যে মুর্শিদাবাদের কোনো এক মসজিদে হাজার হাজার মানুষ নাকি একত্রিত হয়েছে একটা মসজিদ থেকে হাজার হাজার মানুষ একত্রিত হওয়া সম্ভব দুই নম্বর বিষয়ে তিনি বলছেন যেখানে মুসলিমদেরকে পুলিশ প্রশাসন এসে অনুনয় বিনয় করেছে চলে যাওয়ার জন্য তারপরেও নাকি মুসলিমরা চলে যায়নি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওখানে প্রশাসন যখন গিয়েছে তখন মুসলিমরা চলে গিয়েছে তার ভিডিও তিনি যে ভিডিও দিয়েছে ওখান থেকে আপনারা দেখে নেবেন যে মুসলিমরা কোনো বিদণ্ড ব্যতীত তারা ওখান থেকে চলে এসেছে দেখেন তিনি ভিডিওটা চালাচ্ছে এবার কি হচ্ছে ভিডিওতে Thank you. দেখেন মুসলিমরা সব চলে যাচ্ছে শান্তপ্রিয়ভাবে চলে যাচ্ছে মুসলিমরা কোনো বাগ বিদণ্ড ব্যতীত চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ পোশাক দেখে লাঠি পেটা করতে খুব ভালো পারে কারো মাথায় যদি ধর্মের টুপি থাকে পশ্চিমবঙ্গ পুলিশের লাঠি তাকে স্পর্শ করে না আবার কোনো হিন্দু দরিদ্র লোক এটা পাগল ছেলেকে বিশ্বাস করবে না যাই হোক আপনার এতক্ষণ দেখলেন তার দাবি এবং তার ভিডিও তিনি বলেছেন হাজার হাজার নাকি মুসলিম একত্রিত ছিল মসজিদে এটা সম্পূর্ণ মিথ্যা কথা একটা মসজিদে হাজার হাজার মুসল্লি ধরবে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে না ওটা সম্ভবই নয় মসজিদে হাজার হাজার মুসল্লি লোড হওয়া দুই নম্বর তিনি বলছেন মুসলিমদেরকে নাকি বলেছে কিন্তু মুসলিমরা তারপরেও সেখান থেকে যায় নাই কে বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা শান্তপ্রিয়ভাবে মুসলিমরা বেরিয়ে চলে এসেছে আপনারা বিভিন্ন নিউজ এবং নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা সে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এখনই তার দেওয়া ভিডিও থেকে আমরা দেখালাম তারপরেও তিনি বলতে চাইছেন যে একটা সাম্প্র মানে একটা সম্প্রদায় গোটা দেশে নাকি করোনা ভাইরাস মানে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে তো এটা যে কত বড় মিথ্যা কথা যে একটা সম্প্রদায় মানে মুসলিমরা নাকি গোটা বিশ্বে বা গোটা ভারতবর্ষে নাকি করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে এটা কত বড় বিদ্বেষমূলক একটা কথা ছোট্ট কথা একটা বলি যে আমাদের ভারতবর্ষে দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে তো ভারতবর্ষে তিন লক্ষ মসজিদের মধ্যে একটা মসজিদ যেটা মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে যে মুসলিমরা সেখানে জমাত হয়েছে আর এটাই নাকি তাদের অপরাধ যে করোনা ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নাকি তারা নিয়েছে এবং মুসলিমরা নাকি চক্রান্ত করোনা ভাইরাস ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য মানে এর চাইতে সবচেয়েতে মানে এর চাইতে আর নিকৃষ্টতম অভিযোগ বা অপবাদ কি হতে পারে দুই নম্বর বিষয় হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে বাংলাদেশ বাংলাদেশে আড়াই লক্ষ মসজিদ আছে বাংলাদেশের সুরিটোলা মানে ঢাকাতে সুরিটোলা মালিটোলা ত্রিমোহনী এবং বাইতুল মোকারম বাংলাদেশে যদি যেটা মানে বাংলাদেশের যেটা বড় মসজিদ বাইতুল মোকারম ওখানে কিন্তু মুসলিমরা জামাতবদ্ধভাবে জুমার নামাজ পড়ছে তার মানে কি বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করোনা ছড়ানোর জন্য দায়িত্ব নিয়েছে এটা সম্পূর্ণ গোটা ভারতবর্ষে তিন লক্ষ মসজিদের মধ্যে মাত্র একটা মসজিদে কারা জামাত করেছে এটা নিয়ে মুসলিম সম্প্রদায়কে একটা অভিযোগ করতে চেয়েছে চিন্তা করে দেখেন এটা কত বড় একটা মানে তাদের গা জ্বলছে কেন বুঝতে পারি না এটা যে তাদের একটা গায়ের ঝাল মেটানোর একটা অপবাদ এটা আপনারা সহজে বুঝতে পারছেন তিন লক্ষ মসজিদের মধ্যে একটা মসজিদকে কেন্দ্র করে গোটা মুসলিম বিশ্ব বা মুসলিমদেরকে ভারতবর্ষের মুসলিমদেরকে এই দোষে দোষে সাব্যস্ত করার চেষ্টা করছে এর চাইতে বড় মানে সবচাইতে বড় হিংসা বিদ্বেষ মূলত আর কোনো কথা হতে পারে হিন্দুত্ব শেখায় মানবতা আসলে কি এরা মানবতা শেখাচ্ছে না মুসলিম এবং হিন্দুর মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে তারা মানে তাদের ফায়দা হাসিল করার একটা অপচেষ্টা চালাচ্ছে এটা সহজেই অনুমেয় তো যাই হোক এরপরে আমরা দেখাবো আসলে মুসলিমরা একটা মসজিদে সলাত আদায় করেছে যদি আমরা এটা বলি যে যারা করেছে এই কাজটা সঠিক করেনি এখন লকডাউন চলছে তাদের এই বৃহৎ জামাত করা উচিত নয় আর আমরা গোটা ভারতবর্ষের মুসলিমরা এখানে সায় দিয়েছে গোটা ভারতবর্ষের তিন লক্ষ মসজিদের মধ্যে একদম ninety nine point nine point nine percent মসজিদ তারা কেউই জুমার নামাজ জামাতবদ্ধ বৃহত্তরভাবে তারা আদায় করছে না একটা মসজিদকে কেন্দ্র করে তারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের কাঁধে দোষ দিয়ে দিচ্ছে তো যাই হোক তারপর আমরা কিছু নিউজ দেখাবো আসুন কিছু নিউজ দেখাই কিছু নিউজ দেখাবো আমরা কিছু নিউজ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অথেন্টিক সোর্সের নিউজ এটা হচ্ছে রাম নবমী মেলা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি এই খবরটা ছাপিয়েছে আনন্দবাজার পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে এই খবরটা ছাপানো হয়েছে আনন্দবাজার পত্রিকা ছাপিয়েছে উনিশে মার্চ দু হাজার কুড়ি চারটে পঞ্চাশ মিনিটে অনলাইন ভার্সান এটা অনলাইন ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাম নবমীতে মানে রামচন্দ্রের জন্মদিবসকে কেন্দ্র করে জন্মদিবসকে কেন্দ্র করে হিন্দু দাদারা অনেক মানে সমাবেশ টাইপের করেছিল এবং এটা নিয়ে খুব মিডিয়াতেও আমরা দেখেছিলাম খবরটা ভাইরাল হয়েছিল তো দাদাকে আমরা বলবো যে আপনাদের রাম নবমীতেও তো আপনারা অনেকে এখানে জমাত হয়েছিলেন এবং জামাত হওয়ার পরে ওখানে পুলিশ প্রশাসন বাধা দিয়েছে তাতে পুলিশের ওপরে আক্রমণ করেছে এমনও ভিডিও আমরা ভাইরাল আপনারা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মুসলিমদেরকে তো বলেছে চলে তো মুসলিমরা চলে গেছে পুলিশের উপরে আক্রমণজনক বা আক্রোশমূলক কিছু করেনি কিন্তু আমাদের হিন্দু দাদারা রামনবমীতে পুলিশদের উপরে অত্যাচার করেছে এই মর্মে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সকলে দেখেছেন তো দাদা এখন কি আমরা বলতে পারি যে আপনাদের সম্প্রদায়ের মধ্যেই লোক আছে বিশেষ করে এখানে বিজেপিকে প্রশ্নের সম্মুখে করেছে আপনারা বিশেষ করে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য আপনারা করানো অস্ত্র ব্যবহার করছেন মরণাস্ত্র ব্যবহার করছেন এই জন্য তো আপনারা জমাত হয়েছেন আর এটা আনন্দবাজার পত্রিকা নিউজ এটা যেমন তেমন পত্রিকা নিউজ নয় আনন্দবাজার পত্রিকা নিউজ আপনারা এটা নিয়ে দেখেছেন তো যাই হোক আমরা আর একটা নিউজ দেখাই একই অভিযোগ আমরা করতে পারি যাই হোক আরেকটা দেখাই আরেকটা এটা হচ্ছে কিসের লকডাউন ধুমধাম করে জন্মদিন পালন করলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বিধায়ক একশো জনকে দিয়ে জন্মদিন পালন করছে করছে চিন্তা করে দেখেন এটা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট আজকের রিপোর্ট এটা দু হাজার কুড়ি বারোটা তেইশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে ছেড়েছে এগারোই এপ্রিল দু হাজার কুড়িতে তো চিন্তা করে দেখেন ধুমধাম করে জন্মদিবস পালন করছে এই ক্রান্তিময় সময় মানুষরা খেতে পাচ্ছে না আর এই সময়তে তাদের মানে হিন্দুত্ববাদী শেখে মানবতা তাদেরই গ্রুপের লোকরা ধুমধাম করে জন্মদিন পালন করছে একদম কোনো রকম লকডাউন লকডাউনের মধ্যে তারপরে কোনো ডিস্টেন্স ব্যতি রেখেই আনন্দবাজার পত্রিকা নিউজটা ছাপিয়েছে আপনারা দেখতে পারেন এই আনন্দবাজার পত্রিকা এগুলো কোনো মুসলিমদের সাইড নয় বা মুসলিম পত্রিকা নয় যে আপনারা বলবেন যে আমরা ছাপিয়েছি আপনার নিউজটা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা পরপর পড়ে নিতে পারেন একশো জনকে নিমন্ত্রণ দিয়ে এখানে দাওয়াত খাওয়ানো হচ্ছে মানুষের এই ক্লান্তিময় সময়ে তারা আনন্দ উল্লাস করছে এরা নাকি মানবতা শিক্ষা দেবে আর মুসলিমদেরকে দোষ দিচ্ছে যে মুসলিমরা জমাত হয়েছে মসজিদে কয়েকশো জন এটা নিয়ে হাজার হাজার মানে নিউজ সমালোচনার ঝড় কিন্তু তারা যে একই কাজ করছে এটা নিয়ে কোনো নামগন্ধ নেই আর এটা নিয়ে দাদা কখনো লাইভেও আসবে না সে হিম্মত নেয় হিম্মতটাই নেই কেন কারণ হচ্ছে এটাই যে এটা তাদের মূলত ইসলাম বিদ্বেষী ছাড়া অন্য কিছু না ওটা কিন্তু আন্দোজা পত্রিকা এটা হচ্ছে চব্বিশ ঘন্টা নিউজ এটা চব্বিশ ঘন্টা নিউজ বলতে পারেন আনন্দবাজার পত্রিকা ফলস বলতে পারেন এখানে দেখেন লিখেছে যে লকডাউনে বিজেপি নেতা জন্মদিনে একশো লোক খেলো বিরিয়ানি জামায়াত করে কাটা হলো কেক চিন্তা করেছেন এই ক্রান্তিময় সময়ে বিজেপিদের নেতারা তারা এইভাবে কেক কেটে বিরিয়ানি খেয়ে একশো জন মানুষকে জমায়েত করে ডিস্টেন্স না করে তারা এই কাজ করছে তারপরে তারা নাকি ভারতবর্ষকে ভালোবাসে আর মুসলিম নাকি করোনা ভাইরাস ছড়াচ্ছে অথচ তারা জমাবদ্ধভাবে তারা জন্মদিন পালন করছে চিন্তা করে দেখেছেন রামনবমীতে তারা এভাবে গিয়েছে আপনাকে দুটো আমরা নিউজ দেখালাম দুটো নিউজ আপনাদেরকে দেখালাম আপনারা বুঝতে পারছেন যে মুসলিমদেরকে যে অভিযোগ করেছে আসলে এই অভিযোগটা তাদের কাঁধেও যায় এটাকে বলা হয় anti venom tit for tat কোনো হিন্দু দাদা দিদিভাইরা যদি থাকে আপনাদেরকে ছোট করার উদ্দেশ্য নয় যেহেতু তিনি সমালোচনা করছেন মুসলিম সম্প্রদায়কে দায়ী করতে চাইছেন একটা কাজ তারা যে কাজটা করেছে আমরা এটা সমর্থন করি না ভারতবর্ষে তিন লক্ষ মসজিদ আছে তার মধ্যে মাত্র এক পার্সেন্ট হবে কি ঠিক নেই তারা এই কাজটা করেছে এর জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হচ্ছে তো ঠিক একই কাজ রামনবমীতে এই কাজ করা হয়েছে এই লকডাউনের মধ্যে এই কাজগুলো করছে জন্মদিন পালন করছে বিরিয়ানি খাওয়াচ্ছে কেক কাটা হচ্ছে আনন্দ উল্লাস করছে এগুলো কি এগুলো তো আমরা বলতে পারি তো যে হোক আজকের ভিডিও এতটাই আপনারা যদি এরপরেও যদি এই ধরনের কোনো মিথ্যা অপবাদ দিয়ে কোনো ভিডিও আপলোড করা হয় আমরা আবারও জবাব দেবো আপনারা অপেক্ষায় থাকেন অ্যান্টিভেনাম জবাব ছয় হিন্দুত্ব শেখায় মানবতা অ্যাডমিন গ্রুপের জন্য